হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে তোমরা কেমন আছো আমি এমবি পাহাড়িয়া আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে সকাল সকাল উঠে মোটামুটি কাজ সেরে নিয়েছি এই যে বিছানা টিছানা এখনো মানে গোছানো হয়নি প্রিপারেশান নিচ্ছিলাম যে একটু বাইরে যাব করে তো আমি যাব তাই তোমাদের সকলকেও নিয়ে যাব তোমরা চলো আমার সাথে গেলে দেখতে পারবে কি দেখাই তো তোমাদেরকে নিয়ে যাব আজকে আমাদের এখানে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে হ্যাঁ সেটা হোলসেলের একটা মার্কেট যেখানে মাছ সবজি সব কিছুই পাওয়া যায় সেখান থেকে রিটেলাররা নিয়ে এসে আবার বিক্রি করে তো ওখানে বিভিন্ন রকমের মাছ টাছ সব আছে আমি যাচ্ছি ওখানে কিনতে তাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর শেয়ার করব ভিডিওটা তোমাদের সাথে তোমরা দেখো দেখে কেমন লাগে অবশ্যই বলো আর একটু লাইক কমেন্টস অবশ্যই করে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এটাই রিকোয়েস্ট তো চলো আমি এখনও রেডি হইনি রেডি হব হয়ে তারপরে বেরিয়ে যাব আর পূর্বা চলে গেছে স্কুলে এখন সময় আছে অনেকটা তাই ওগুলো একটু বাজার টাজার করে নিয়ে চলে আসি তো চলো আমার সাথে আমি রেডি হয়ে নিই এটা আমরা আমাদের কলোনির পাশের গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন সোজা যাব চম্পাশারি মোড় ওখান থেকে রেগুলেটেড মার্কেট ওখানে মাছ সবজি কিছু আমরা বাজার করব চলো তোমাদেরকেও দেখাচ্ছি সঙ্গে করে আমরা চলে আসলাম চম্পাশাড়ি মোড় আমি এখন এখানে নেমে যাব কেন কি হেলমেট আনিনি তাহলে ট্রাফিকে পুলিশ আবার ঝামেলা করবে আমি একটু এগিয়ে যাব তারপরে গিয়ে উঠবো আমার বাইকে তো চলো সঙ্গে থাকো তোমরা মার্কেট বিশাল বড় মার্কেট এর ভেতরে এই দেখুন গাড়ি সব দাঁড়িয়ে আছে এগুলো গাড়ি করে বিভিন্ন স্টেট থেকে মালপত্র সব আসে যারা রিটেলার তারা এগুলো কেনে হ্যালো এগুলো সব সবজি বাজার বাবা কত বড় গরু সার গরু এই আমরা ঢুকে গেলাম মাছের বাজারে এটা বিশাল এলাকায় যে গাড়ি গাড়ি করে সমস্ত বাইরে থেকে মাছ আসে এখানে এগুলো সব গদি মাছের দেখি এখন কি কি মাছ এসছে আজকে এখানেও বসে আবার এদিকে আছে মাছের গদি সারি সারি সব মাছের গদি এখানে বিভিন্ন রকম মাছ গদিতে রাখে সবাই বাটা প্লেট একশো টাকা করে সকালে ভাগাবে চম্পাশারি ওকে আর রুই বেচতে লাগবে না বন্ধ করে দিন। নেয় তো এখন নেয় আজকে রুইয়ের যা রেট জানো কত হাজার? তো মালে। तो तीन चार दिन रुई এরকমই রেট চলবে রেহু पे क्या है रख दिया 100 रुपए लेंगे बा आप तो लीजिए 160 গুলো একশো ষাট ये वाला लगाइए দামে কম দামে কম আজা দামে কম माल ओ दादा माल जो अच्छा होगा वो लीजिएगा वो मालटा कोड़े ওই কাকিমা এই বলি লিখা বলি বল বল দুই মাস না বিশ এরকম আর পাবা না কত দাদা এই রুইয়ের কি ডিম আছে মনে হচ্ছে নাকি কত করে দিচ্ছ এটা একশো সত্তর এটা দুইশো দুইশো তারও আগে ঘুরে নিই একটু হ্যাঁ ভিডিও করে নিই তোমাদের সব ये ये आइए आइए सस्ता लगा दिया अस्सी में पाँच को आइए आइए अस्सी में पाँच को रहेगा मेरे पास हमारा क्यों चाहिए मेरे पास फोन नहीं है उठाने तो कोई बात ही नहीं है अच्छा আমার বান্ধবী বান্ধবী বলা চলে ওর মেয়ে আমার মেয়ে আমরা একসাথে নাচ করতো তো ওর নাম হলো ইলোরা ইলোরা শর্মা ইলোরা শর্মা অনেকদিন পর দেখা গেল মাছ কিনতে আসলে আমরাও আসছি ভালো লাগছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি भाई खाई जी आप लिखा लिया कोई ना खाए ना चिंगी पहले ना पचे हाँ ये अभी जिंदा मछली बहुत पसंद है এই হচ্ছে পুরো মাছের আড়ত রেগুলেটেড মার্কেটের আমাদের শিলিগুড়ি বিভিন্ন স্টেট থেকে এখানে মাছ আসে এবং এখান থেকে বিভিন্ন ডিলার্স বা সাব ডিলারদের কাছে ডিস্ট্রিবিউট হয়ে যায় হোলসেলে মোটামুটি এখানে হোলসেলেই রেটে যায় পেটি পেটিতে মাল বিক্রি হয় আর কি তো দেখতে পাচ্ছেন এখানে সব এক একটা বক্স বক্সে করে সব মাছগুলো মাছগুলো আসে এখন মেইন বাজার থেকে আমরা একটু বেরোচ্ছি আবার একটু অন্য জায়গায় দেখছি গিয়ে এখানে খদ্দেররা এখানে খদ্দেররা মাছ কিনে কাটিয়ে নিচ্ছে একবারে আবার এখানে কেটে পেটে একবার পিস করে দেবে আপনাকে অবশেষে একটা কাতল নেওয়া হলো একটু মিডিয়াম সাইজের হ্যাঁ? এই যে কাকাকে দিলাম কাটার জন্য কাকা আঁশ ছাড়াচ্ছে এই কাকা কাটছে কাকাই মাছটা কাটতে পুরোপুরি দশ টাকা নেবে কেটে পিস পিস করে একদম পরিষ্কার করে দেবে একদম কাকা প্রতিদিন কতগুলো মাছ তোমার কাটা হয়ে যায় মোটামুটি মাছে তো এখন না 200 টাকা 250 টাকা হয়ে যায় হয়ে যায় ডেলি না হ্যাঁ, এখন হচ্ছে না হ্যাঁ, কোন সময় 500 টাকাও হয় হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি দুশো আড়াইশো টাকা ডেলি ইনকাম হয়ে যায় ওনার মাছ কেটে কাকার নাম কি কাকা রাজেন্দার রাজেন্দার রাজেন্দ্র শাহ সাহানি আচ্ছা। মাছের বাজারের পরে এসে গেছি সবজি বাজারে দেখুন সব সারি সারি সবজি নিয়ে বসেছে সবাই ওই যে মিঠু সবজি চ্যানেল আছে শুনে উনি তাড়াতাড়ি মোবাইল বের করে <laughs> চ্যানেল সার্চ করা শুরু করছেন ওখানে দেখুন এমবি পাহাড়িয়া মালিকের কাছে নিতে লাগবে আপনার নাম কি দাদা নেজ্য বর্মান বাড়ি রাঙাপানি ওখান থেকে আসেন ডেলি ডেলি রেগুলার মানে এইখান থেকে রেগুলেটেড মার্কেট থেকে মাল নিয়ে এখানে বিক্রি না আমাদের মাল তো লেচু বাড়িতে গেছে ডাঙ্গাপাড়ি ওখান থেকে যা আসে সব তাজা মাল নিয়ে আসে আর এখানে দাদার তৈরি আর এগুলো। দাদার দোকান এই শাক পালং শাক চিচিঙ্গা মূলা এই শশা পাগল লতি শাপলা লাল শাক ওয়ান এ দেখুন এটা এক প্রকারের আঙুর তাই বলছে দাদারা बिस्कुट वाली चैनल में नहीं देखा था इसे बंद আচ্ছা এটা কি ধরনের আঙুর কেউ যদি চেনেন অবশ্যই আমাকে একটু বলবেন তো কমেন্ট বক্সে যে এটা কি আঙুর কেউ দেখেছেন নাকি আগে আমরা এসছি ফলের দোকানে রেগুলেটেড মার্কেট একটা বিভিন্ন রকমের নানা রকমের ফলে ভরা দোকানে দাদা বসে আছে এখানে হ্যাঁ বসার দিয়ে এখানে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রাজ্য থেকে ফলগুলো আসে আর এখান থেকে দাদারা হোলসেল রেটে বিভিন্ন ডিলারদের বিভিন্ন দোকানদের সাপ্লাই করে থাকে চলুন একটু দাদার সাথে কথা বলি দাদা আপনি আপনার দোকানের নামটা কি দাদা আমার নাম এই যে Ramen Das Ramen Das and Samar Das owner dealers number এই দেখুন ডিলার ওনার ডিটেলস এখানে ফোন নাম্বারও দেওয়া আছে রমেন দাস বাবুর দোকান দেখলাম খুব সুন্দর লাগলো ভালো খুব সুন্দর সাজানো থ্যাংক ইউ দাদা ওই পারে মিঠু দাঁড়িয়ে আছে বাইকের সামনে আমি এগিয়ে যাচ্ছি ওই পাশে আরেকটি ফলের দোকান এখানে পেটি পেটি ফল আসে বিভিন্ন স্টেট থেকে এটা পুরোটাই ফলের বাজার আর কি এখানে যেখানে যাবেন প্রতিটা মান্ডিতেই ফলে ভর্তি এবং বিভিন্ন রকমের ফল নতুন নতুন ফল জানা ফল অজানা ফল অনেক কিছু বাজারঘাট হলো এখন এখানে দেখো বাইকে লাগানো আছে মাছ সবজি অনেক কিছু কিনেছি এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে চলো তোমাদের খাওয়াবো চলো আমাদের সাথে এখন বাড়ির দিকে আবার চলে যাই আমরা বেরিয়ে যাচ্ছি রেগুলেটেড মার্কেট থেকে তো তোমাদের এখানে গাড়িতে গাড়ি দেখো না বেরোনোর একটু কষ্টকর তো তোমাদের ভিডিওটা কেমন লাগে লাগলো অবশ্যই তোমরা জানাবে একটু প্লিজ লাইক করবে সাবস্ক্রাইব করবে এটা আমি বলে দিলাম আর কি মধ্যেখানেই চলো চলো আমরা চলেই এসছি মোটামুটি এখন ঘরে ঢুকে যাবো কি পান নিতে এই যে পানবাবু পান নেবে চলে আসলাম একটু পান নেব কারণ ঘরে পান শেষ পান ছাড়া তো আমাদের গানও হয় না প্রাণও বাঁচে না তাই পান বিনা চ্যান কাহারে হ্যাঁ এই যে আমার কাকার দোকান সুন্দর পানের ডালি সাজানো চারিদিকে সুপারি পান জর্দার চুন কী লাগবে সব পাবে এখানে আর খুবই কম মূল্যের মানে সুলভ মূল্যে কাকা আমাদেরকে দেন আর কি এটা হচ্ছে তাম্বুল পান তাম্বুল সুপারি মজা সুপারি বলে যাকে খুব কে টেস্ট কিন্তু গন্ধ হলেও ভাল লাগে খেতে এই যে কাকিমা বসে আছে আমাদের কাকিমা হাসছে দেখো কি সুন্দর কাকিমা দেখো হ্যাঁ আর দিকে কাকা এ মা কাকা খালি কাকা স্নান করে আসে পূজা দিচ্ছে এ আমার কাকার দোকান ঠিক আছে তোমরা দেখো ভালো লাগলে তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও আমরা করার জন্য মানে কি বলবো আর কি আর উৎসাহ পাবো আর কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সকলকে আমি দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে দুপুরবেলা রান্না বাড়ি সব কিছু করে সকালে তো যেতে পারিনি অফিসে খাওয়া দাওয়ার পরে আবার গেছিলাম তো গিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলাম কতক্ষণ এখন চলে এসেছি এসে একটু চাটা খেলাম যাই হোক হাত মুখ ধোবো আগে চাটা খেয়ে ফেললাম আর কি তো খেয়ে নিয়ে এখন হাত মুখ ধোবো ধুয়ে তারপরে আবার পূর্বাকে পড়াতে বসবো তো আজকে সারাদিন যে ঘুরলাম রেগুলেটেড মার্কেটে গেলাম তোমাদেরকেও নিয়ে গেলাম সঙ্গে করে তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে মার্কেটটা আর সুন্দর সুন্দর মাছগুলো দেখে তো এই জন্যই তোমাদের দেখানো যে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো এটা তো মানে বলছি আর কি বলতেই থাকবো তো যাই হোক আজকের হ্যাঁ, ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি না হলে পরে অনেকটা মার্কেট ঘুরেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হয়তো কাটছাট করে এটাকে ছোট মতো করে একটু দিয়ে দেব তো ওর জন্য আর বেশি বড় না করে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো তো এই নিয়েই আজকে টাটা গুড নাইট সকলকে আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তোমরা যদি সঙ্গে থাকো তো গুড নাইট